সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি তাদের জন্য একটা সিক্রেট ক্লাস আজকে হতে যাচ্ছে আজকে আমরা কথা বলবো ইউটিউবের ক্লায়েন্ট আপনারা কোথা থেকে বের করবেন বা ইউটিউবের জন্য ক্লায়েন্ট কিভাবে সংগ্রহ করবেন তো আজকের ক্লাসটা শুধু যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন যেমন YouTube promotion monetization SEO management video তৈরি করা থেকে শুরু করে মানে টোটাল হচ্ছে যারা ইউটিউবের সার্ভিস ফাইবারে দিতেছেন অথবা মার্কেট প্লেসের বাইরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা এই কাজটা আপনারা শিখছেন এখন চাচ্ছেন যে এই কাজের উপরে আমরা মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে আমরা ক্লায়েন্ট বের করবো বা ক্লায়েন্টের কাছে আমরা পৌঁছাবো তো আজকের ক্লাসটা শুধু যারা ইউটিউবের সার্ভিসটা দিতে চাচ্ছেন তাদের জন্য তো আমরা যারা ফাইবারে কাজ করি তাদের কিন্তু দেখা যায় যে ফাইবার অ্যাকাউন্ট লেভেল ওয়ান বা টুতে থাকলেও একটা সময় দেখা যায় কোনো একটা ভুল করলে অ্যাকাউন্ট কিন্তু চলে যায় কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম লিঙ্কডিং টুইটার ফেসবুক এগুলো যদি আপনি বড় করতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইম পর্যন্ত মাঠে টিকে থাকতে পারবেন এবং আপনি যদি ফাইবারে কাজ নাও করেন তারপরেও মাসে হিউজ টাকা আর্ন করতে পারবেন শুধু এই মার্কেট প্লেসগুলোকে যদি আপনি বড়োভাবে তৈরি করতে পারেন এবং আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো চলুন আমরা দেখি ইউটিউবের ক্লায়েন্ট আমরা কোথা থেকে পাবো আজকে শুধু আমি দেখাবো ইউটিউবের ক্লায়েন্ট আপনারা সরাসরি ইনস্টাগ্রাম থেকে পেতে পারেন আমি শুধু আপনারা হয়তো এইভাবে ট্রাই করেন নাই কিন্তু আমরা এইভাবে আজকের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে ট্রাই করলে আপনিও কাজ পাবেন অনেকে আছে মানে বিশটা পঁচিশটা যায় মানে কমেন্ট বা বিশটা পঁচিশটার জন্য মেসেজ করে বিশ পঁচিশ জনের তো হতাশ হয়ে যায় যে কাজ পাই না কেন ভাই এত যদি বিশ পঁচিশটা যদি মেসেজ করে আপনি কাজ পেতেন তাহলে বাংলাদেশে তো সবাই ফ্রিলান্সার হইতো তাই না আপনাকে সবসময় চিন্তা করতে হবে সবার থেকে ডিফারেন্ট কিছু যে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা অ্যাকুরেট হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা এগুলো যেখানে আপনি কোর্স করবেন সেখানেই তো এগুলো বলে দিবে আপনাকে তোকে যাই হোক আমি কোর্স বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না তো আপনার আপনি একটা সেক্টর আছেন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে আসি তো আমার চিন্তা থাকবে কি যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের ক্লায়েন্ট কারা হতে যাচ্ছে বা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখছেন এবার আপনার চিন্তা মনে থাকতে পারে যে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস কাদের প্রয়োজন হতে পারে তাদেরকেই কিন্তু আগে খুঁজে বের করতে হবে সেম আপনি ভুল জায়গায় ভুল পদক্ষেপ নিলে কিন্তু কখনোই কাজ পাবেন না তো অবশ্যই এগুলো সঠিকভাবে সার্চ করতে হবে বা সঠিকভাবে কাজ করতে হবে তো আজকে আমরা যেহেতু ইউটিউব নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেল আমি তাহলে সরাসরি কাজে ফিরে আসি তো আমরা দেখেন আমাদের এটা হচ্ছে ইনস্টাগ্রাম এটা হচ্ছে আমার একটা ড্রগ বা কুকুরের একটা মানে অ্যাকাউন্ট এটা এখানে শুধু আমি কুকুরের সার্ভিসগুলো দেই তো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি চাচ্ছি যে ইউটিউবের ক্লায়েন্টগুলো আমি সংগ্রহ করব এটার ভিতরে আমার এই অ্যাকাউন্টটা যায় শুধু যারা অ্যানিমালস নিয়ে কাজ করে তাদের সাথে ঠিক আছে আমি চাচ্ছি যে ইউটিউবার আমি যেহেতু ইউটিউবের ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছি সেজন্য আমি লিখব এখানে YouTuber YouTuber YouTuber okay YouTuber আমরা এখানে একটা কাজ করব এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করব হ্যাঁ হ্যাশট্যাগ ইউটিউবার হ্যাশট্যাগ এই কথাটা আমরা লিখে আমরা এখানে হ্যাশট্যাগ সার্চ করব তো করার পরে এখানে আর অনেক পোস্ট আছে ঠিক আছে অনেক পোস্ট আছে তো এবার এখানে দুইটা তিনটা সিস্টেম আছে তো এবার যারা গ্রাফিক এটা আমি আগে ফলো করে নেই আমি ফলো করলাম ফলোতে ক্লিক করলাম তো ফলো করে দিলাম এবার এখানে রিসেন্ট পোস্ট আছে আমরা যদি ইনস্টাগ্রামের অ্যাপ থেকে যদি যাই তাহলে কিন্তু আরও অনেক বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো চলুন আমরা এটা কিভাবে করতে হয় তো আমরা এখান থেকে চলে যাব এক্সট্রেকশনে ম্যানেজ এক্সট্রেকশন এখান থেকে আমরা লিখব হচ্ছে দেখি আমার আছে কি না স্ক্রিন রেকর্ডার ওকে তো আমি এখান থেকে চলে যাব মেন মেনু মেন মেনু থেকে চলে যাব ওয়েব স্টোর বা ক্রম্য ওয়েব স্টোরে তো আমি এখান থেকে লিখব আইজি আইজি পিসি ওকে এটা লিখলে চলে আসে তো আরও অনেকগুলো কথা লেখা যায় তো আমার দেখেন এটা হচ্ছে প্রথমটা আমি যেহেতু কম্পিউটার থেকে আমার ইনস্টাগ্রামটা ম্যানেজমেন্ট করতে চাচ্ছি বা ক্লায়েন্ট নিব তো আমি এখান থেকে এই এক্সট্রেকশনটা এখান থেকে অ্যাড করে নিব এরকম অনেক এক্সট্রেকশন আছে আপনি নিচের দিকে আসলে আরও এক্সট্রেকশন দেখতে পারবেন যেগুলো তো ইনস্টাগ্রামের পোস্ট থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনি করে ফেলতে পারবেন তো আমরা এটা অ্যাড করে ফেললাম দেখি অ্যাডে ক্লিক করলাম আবার অ্যাড হয়ে গেছে ওকে পিন করে দেই পিন করে দিয়ে আমি এখানে ক্লিক করি দেখি আমার ইনস্টাগ্রামটা লগ হয় কি না ওকে তো এখানে কিন্তু আমার ইনস্টাগ্রামটা লগ হয়ে গেছে দেখছেন আমার যে যদি আপনার ব্রাউজারে যদি লগ করা থাকে তাহলে আপনি ওইটা লিখে সার্চ করবেন তাহলে ওইটা চলে আসবে তো মোবাইলের বাসনটা চলে আসবে আপনি মোবাইল দিয়ে যে কোনো মানে কম্পিউটার দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তো দেখেন আমি ফলোয়িং করার পর তো এখান থেকে আপনি ইউটিউবারগুলোকে কালেক্ট করতে পারেন চলুন আমরা এখান থেকে বড় করে দেখি মানে আপনি মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন কম্পিউটার দিয়েও ট্রাই করতে পারেন আমি চাচ্ছি যে আমি যেহেতু এনিমলস নিয়ে কাজ করব এনিমলস যারা ইউটিউবার আছে তাদেরকে আমার টার্গেট করা এবার আপনার ক্যাটাগরি বেস আপনি এখান থেকে টার্গেট করতে পারেন তো আমি এখানে ধরেন এই একটা কুকুরের একটা পিকচার দেখতে পাচ্ছি এটা মেবি ইউটিউবারের ওকে আমি এখানে যাব তার প্রোফাইলে আমি ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর তো প্রোফাইলে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি তার চ্যানেলে মানে মানে তার ইনস্টাগ্রামে মাত্র পাঁচ হাজার নয়শো বা পাঁচ হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার ছয়শো এবং নয়শো বাউন্নটা ফলোয়িং আছে তার কিন্তু ইউটিউব চ্যানেল হচ্ছে এটা ঠিক আছে আমি যদি তার ইউটিউব চ্যানেলে যাই এটা হচ্ছে তার ইউজার নেম ইউটিউবের তো আমি কিন্তু দেখতে পারবো দেখেন তো এবার আসি আমরা কিভাবে কাজগুলো করব। তো এগুলো সিক্রেট জিনিস আসলে আপনারা মাঝে মাঝে করেন কি ভুল জায়গায় ভুল পদক্ষেপ নেন সেই জন্য কিন্তু আপনারা ইউটিউবের ক্লায়েন্ট খুঁজে পান না কিন্তু আমি যে সিক্রেটটা দেখালাম আমার মনে হয় না কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ডিজিটাল মার্কেটার আপনাদেরকে এরকমভাবে কোনো ট্রিক শেয়ার করবে ঠিক আছে দেখেন এটা কিন্তু ইউটিউবার তো আমি দেখেন চলে আসলাম হচ্ছে অ্যাবাউটেস আমি যে কোনো একটা দেখাবো অ্যাবাউটাস এখানে আমি দেখি তার মেল অ্যাড্রেসগুলো পাই কিনা আরও দেখেন টুইটার পাইলাম টিকটক পাইলাম ইনস্টাগ্রাম পাইলাম আরও অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আমি এখানে পাচ্ছি এটা মেবি জাপানের ওকে জাপান লোকেশন দেওয়া আছে জাপানের ক্লায়েন্ট আপনি এগুলোকে টার্গেট করতে পারেন তো এবার কি করবেন এখানে তাদের মেল অ্যাড্রেসে যা ওই করতে পারেন অথবা তাদেরকে তাদেরকে ফলো করতে পারেন হ্যাঁ ফলো করে আপনি তাদেরকে মেসেজ করতে পারেন তো আমি ফলো করে আমি যদি ফলো করলাম ফলো করার পরে আমি তাদেরকে হাই হ্যালো দিয়ে কথাবার্তা বলে তার সাথে কিন্তু আমি ডিসকাস করার চিন্তা ভাবনা করবো তাই না এবার কেউ কেউ আছে আপনার রিসপন্সের রিপ্লে নাও দিতে পারে এই জন্য কী করবেন আপনি তার পোস্টগুলোকে লাভ রিয়েক দিবেন কমেন্ট করবেন ভালো ভালো এবং বলবে দেখো তুমি তোমার ইউটিউবের যদি যদি কোনো কাজ দরকার পড়ে আমাকে হায়ার করতে পারো আমি ইউটিউব এক্সপার্ট বা আমি ইউটিউবের ভিউ বাড়ায় দিব সাবস্ক্রাইবার বাড়ায় দিব হ্যান ত্যান এগুলো বলে কিন্তু আপনাকে মানে তাদেরকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করতে হবে ফ্রেন্ডলি হিসেবে কথা বলতে হবে আপনি যদি জাহেরে মেসেজ শুরু করেন যে হ্যালো হাওয়ার ইউ তোমার কোনো কাজ আছে কিনা আমারে দাও আমি ইউটিউব এক্সপার্ট তাহলে কিন্তু আপনাকে বিশ্বাস করবে না অবশ্যই আপনাকে ফ্রেন্ড বানাতে হবে তাকে তার সাথে দু একদিন সময় পাস করতে হবে তারপরে কিন্তু তাকে অফারটা করতে পারবেন এরকম যদি আমরা চাই এরকম হাজার হাজার আমরা ইউটিউবের ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবো আমি আরেকটা পোস্টে যাব আমি দেখি এবার এ ইউটিউবার কি না তো আমি তার মেবি এটা ক্যালিফোর্নিয়া মানুষের মতো লাগতেছে ওকে দেখেন আমি দুই দুইটা বের করলাম ফার্স্টেরটা হচ্ছে একটা ক্যাডের এবং সেকেন্ডটা হচ্ছে এটা হচ্ছে তার ইউটিউবের চ্যানেল দেখেন দেওয়া আছে তো আপনি তাকে এখানে ফলো করতে পারেন মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন তার যতগুলো জায়গা আছে সবগুলোতে আপনি তাকে তার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট বা যোগাযোগ করার ট্রাই করতে পারেন তাহলে কিন্তু হবে তিনি কিন্তু ডিজিটাল ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তার কিন্তু ইউটিউব চ্যানেল হচ্ছে এটা তো আমি কিন্তু এইভাবে ক্লায়েন্ট সংগ্রহ করি ঠিক আছে এখন আমি সব কিছু বলে দিতেছি ঠিক আছে এটাই কিন্তু যথেষ্ট না এখানে আরও অনেক কিছু জিনিস আছে জানার সেগুলো সম্পূর্ণ আসলে বায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিভাবে আমার অ্যাকাউন্ট পর্যন্ত নিতে পারবো এগুলো কিন্তু আমি আসলে এখানে বলি না জাস্ট আপনাদেরকে আইডিয়া দিই যাদের মাথা একটু ভালো বা একটু বেসিক জিনিসগুলো বুঝতে পারে তারা কিন্তু খুব সহজেই ঠিক আছে খুব সহজে কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবো এবং অর্ডার নিতে পারবে আপনি একটা সোশ্যাল মিডিয়া যে দিয়ে কত কিছু করা পসিবল আপনি ভাবতে পারবেন না কিন্তু দরকার হচ্ছে আপনার কি ক্রিয়েটিভি এবং লাগবে হচ্ছে আপনার রিসার্চ ক্ষমতা বা দক্ষতা লাগবে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন আমি দেখেন এই সিক্রেট জিনিসটা বললাম আপনি কোনো জায়গায় কিন্তু পাইবেন না ঠিক আছে এরকম সিক্রেট জিনিস যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই যা আমায় আমি দেখতেছি আমার ভিডিওতে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইবার করা নাই তারা শুধু আমাকে জাস্ট দেখে কোনো সাবস্ক্রাইব বা কোনো কিছু করে না তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যদি আর কোন টপিকের উপরে আপনারা ক্লাস চান বা কোন টপিকের বা কোন সাইট থেকে আপনারা ক্লায়েন্ট সংগ্রহ করতে চান মেথড দেখাইতে যদি বলেন তাহলে আমি সেটার উপরে ভিডিও বানাবো অথবা আপনি একটা ভিডিও আছে আমাদের লিঙ্কডিং থেকে একটা সিস্টেমে বায়ার ধরা যায় তো ওইটা যদি চান আমি ক্লাসে করতে পারি আপনাদের অবশ্যই এখানে ভালো রেসপন্স থাকতে হবে তাহলে আমি ভিডিও বানাবো ওকে অনেক কথা বললাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ